যে সিলেটে প্রিয় ভাইয়েরা মানুষ বন্যার ভিতরে পড়ে গিয়েছে এবং এত পরিমাণে পানি আমি দেখে আসলে হতভম্ব হয়ে গিয়েছে এত পানি কয়েকতলা বিল্ডিং পুরো একতলা পর্যন্ত পানি উঠে গিয়েছে রাস্তাঘাটগুলো একদম পানি দিয়ে তলিয়ে গিয়েছে আজকে একটা ছোট্ট সাক্ষাৎকার দেখছিলাম যে সময় টিভির একজন নিউজ রিপোর্টার উনি হাঁটছেন রাস্তা দিয়ে হঠাৎ করে একজন মুরব্বী বাবা তার ফ্যামিলি সহ আসতেছে এসে বলতেছে আহা বলছে ভাত নাই চাল নাই কিচ্ছু খেতে পারছে না কি যে কাকুতি আর কি যে মিনতি দেখে কলিজার ভেতরে আমার অনেক আঘাত লাগলো যে আহা রাজশাহীতে আমরা কত ভালো আছি কত সুন্দর রাস্তাঘাট জ্যাম নাই মারামারি নাই ট্রাফিক সিগনালে কোনো জ্যাম নাই রাস্তায় পানি নাই আল্লাহ যে আমাদেরকে ভালো রেখেছে এজন্য সকলেই পড়েন আলহামদুলিল্লাহ শুধুমাত্র নিজের ভালো কথা ভাবলেই হবে মানুষের ভালোর ভাবার দরকার আছে না নাই মানুষ কেমন ভালো থাকে এটা নিজেকে ভাবতে হবে প্রিয় ভাই আমাদের প্রবলেম কি জানেন আমরা শুধু ফেসবুকেই একটু ইমোশনাল একটা পোস্ট করে দেই তারপরে আমরা আর কোনো কিছুই করি না কথা বলেন ঠিক কিনা আমাদের উদ্যোগী হতে হবে আমাদের যেটা করলে ভালো হয় সেটা করবার দরকার প্রিয় ভাইয়ের আছে না নাই দেখেন হয়তো বা আপনার কাছে টাকা পয়সা নাই কিন্তু দুটো হাত দোয়া করার জন্য আছে না নাই আল্লাহর কাছে দুটো হাত তুলতে পারবেন কি পারবেন না অন্তত নামাজের পরে দোয়া করবেন যে আল্লাহ সিলেটের মাটিতে যে ভাইয়েরা যে বোনেরা আজকে বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে আল্লাহ তুমি তাদের সবাইকে এই বিপদ থেকে হেফাজত করে দিও সকলেই পড়েন আমি এবং আমরা from our best level of capacity and capability আমরা ট্রাই করব ইনশাল্লাহ যে সিলেটের মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায় কীভাবে সাহায্য করা যায় আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব আপনারা সকলে সামিল হবেন তো ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন প্রিয় ভাইরা সিলেটের মানুষ খুব ভালো ইভেন আমি মিডিয়ার মাধ্যমে যারা বিদেশে থাকেন বিশেষ করে সিলেটের অনেক মানুষ অনেক রিচ ম্যান তারা বিদেশে থাকে লন্ডনে থাকে বেশিরভাগ মানুষ তাদের সবাইকে বলছি মিডিয়ার মাধ্যমে ভাইরা দয়া করে আপনারা সকলেই বিদেশ থেকে সাহায্য পাঠান ত্রাণ পাঠান যেন সিলেটের মানুষ সবাই এ বিপদ মুক্ত হতে পারে তিন বেলা খেয়ে পড়ে বাঁচতে পারে আল্লাহ যেন সেই তৌফিক দান করে কারণ আমিন এজন্য আপনার সকলেই যারাই বাংলাদেশে বিপদগ্রস্ত রয়েছে বিপদে আছে সবার জন্য দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন তো ইনশাআল্লাহ সিলেটে আমি দুইবার প্রোগ্রাম করতে গিয়েছি দুটো মাহফিল ছিল আমার সিলেটে গত বছর মানে এই যে সিজনটা এখানে মানে সিলেটের মানুষ খুব ভালো মেহমান প্রিয় আপ্যায়ন প্রিয় কথাবার্তা খুবই সুন্দর তো যখন ভালো মানুষরা বিপদে পড়ে ভিতরে একটা কষ্ট লাগে কি লাগে না প্রিয় ভাইরা অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে আর এই কষ্ট থেকেই কথাগুলো বলছি আল্লাহ যেন প্রিয় সিলেটবাসীদের সবাইকে এই বন্যার থেকে হেফাজত করে দেয় কারণ আমিন আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করে দেয় সকলে পড়ন আমিন